Thank you. Thank you. বাজার কাঁচামালের কাঁচামালের দেখতে পাচ্ছেন কাঁচামাল আলু শশা বেগুন তো আমরা আজকের রেটটা জানবো যে আজকের বাজার দর কাঁচামালের কোনটা কি রেট আছে একটু আমরা ভাই আপনার নামটা কি সাইকুল ইসলাম তো আপনি কতদিন যাবত এই বাজারে ইয়ে করতেছেন সবজি বিক্রি করতেছেন কত বছর এখন যে সবজির এখন যে সবজির বাজার আছে সবজির বাজারের অবস্থা কি রেটটা কেমন আচ্ছা আচ্ছা যেমন আপনার এখানে কাঁচামরিচ আছে কাঁচামরিচের দাম কত ষাট টাকা কেজি আলু পঁচিশ টাকা তিরিশ টাকা না আচ্ছা এই পেঁয়াজের দাম কত পঁয়ত্রিশ টাকা রসুন একশো টাকা তারপরে আদা আর বেগুন এটা তেইশ টাকা আর এটা এটা তিরিশ টাকা টমেটো আচ্ছা, আর শশা শশা পঁচিশ টাকা শশা পঁচিশ টাকা আর আপনার বেগুন ওইটা লেবু দশ টাকা দশ টাকা গাজরের রেটটা কি আছে হলো বাজারের অবস্থা তো ঠিক আছে ভাই আপনাকে আমাদের